लाटे कलर মাঠের মাঝখানে একটি কলা গাছ আর সেই গাছের চারপাশে ঘুরে ঘুরে ঢোল বাজাচ্ছেন ঢুলিরা কেউ কেউ সাপের মতো ক্ষণা তুলে আবার কেউ বা মাটিতে হাত চাপড়িয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে ঘুরছে কলা গাছের চারপাশে কিছু তান্ত্রিক মন্ত্র বলে তাদের নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছে দূর দূরান্ত থেকে আসা হাজারো দর্শক পরিবার পরিজন নিয়ে নেচে গিয়ে এমন দৃশ্য বলছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা টানা গেল সোমবার বিকেলে নওগাঁর বদলগাছির মহেশপুর গ্রামের স্থানীয় যুব সমাজ প্রায় এই খেলার নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে তোফায় হোসেনের প্রেসিডেন্ট কাজ করেছি কাজের তলাতলা খেয়াল ঢুলির ঢোল তান্ত্রিকের মন্ত্র আর দর্শকদের উচ্ছ্বাস সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের মহেশপুর গ্রামের এই মাঠে চারিদিক ঘিরে হাজারো নারী পুরুষ নেচে গেয়ে নিজেদের দলকে সমর্থন জানাচ্ছেন আর দর্শক সারির সামনে বসে চতুর্দিক থেকে কিছু তান্ত্রিক ওই পাতাদের মন্ত্র বলে নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছে খেলা শেষ হওয়া পর্যন্ত যে তান্ত্রিক বেশি পাতা টেনে নিজের আয়ত্তে আনতে পারবে সে তত বড় তান্ত্রিক অনেকদিন পর ঐতিহ্যবাহী এই পাতা খেলা দেখতে পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত খেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা আত্মীয় স্বজন জামাই মেয়ের আগমনে ঘরে ঘরে চলছে উৎসব আনন্দ উল্লাসে মেতেছিল শিশুরাও এই খেলাগুলো আমার দাদা বন্ধু দেখছে আমার বাপ দেখেছে আমরা দেখলাম দীর্ঘ নয় বছর পর এই খেলা আমরা দেখলাম খুব ভালো লাগছে লাঠি খেলা পাতা টানা খুব সুন্দর লাগছে আমাদের তার পর আজকে ইয়া অনুষ্ঠানে ভালোই লাগলো লাঠি খেলা পাতা খেলা বাস তার পর পাতা খেলা আগেতে আগেকার দিনে হইতো এবং অনেকদিন পর আমাদের এখানে হয়েছে অনেক খুব ভালো লাগলো এবং আনন্দ উপভোগ করছি পাতা খেলার উপদেশে সকলের আত্মীয় স্বজন আমাদের বাসায় আছে এসে পাতা খেলা দেখতে আছে জামাই মেয়ে সবাই আছে অতি সুন্দর খেলা হচ্ছে আর ঘরে ঘরে উৎসব আনন্দ করে আমাদের এলাকায় অনেক দিন থেকে পাতা খেলা ছিল না আজকে হয়েছে এবং সবাই হয় উপভোগ করতেছে এর পরবর্তীতে আরও পাতা খেলা আসুক এলাকার সন্তানেরা অনেক পাতা খেলা দেখার ইচ্ছুক এবং আজকে দেখতেছে অনেক দর্শকের আগমন আশা করি সবাইকে পাতা খেলা ভালো লাগেছে এই খেলা যদি আগের মতন ফিরে আসে তাহলে এলাকার অনেক সন্তানেরা মাদক থেকে বিরত থাকবে এবং খেলাটা দেশের জন্য অনেক ভালো এবং আমাদের এলাকায় খেলাটা অনেক পরিচালিত ছিল এখন এই মুহূর্তে ছিল নাইকো আবার নতুন করে চালু হচ্ছে এমন আয়োজন আগামীতে অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন আগামী প্রজন্মের কাছে পরিচিত করতে আগামীতে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা টানা খেলার আয়োজন করা হবে মহেশপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা যেটা বিলুপ্তর পথে তারপরেও মহেশপুরের ছেলেপিলেরা যে উদ্যোগ নিয়েছে যে বিনোদনের চেষ্টা করেছে সেটাকে এই মাঠে লাঠি খেলা তারপরে আপনার আমরা যেটা গ্রামীণ ভাষায় পাতাটানা মেলা বলে থাকি সেই পাতাটানার অনুষ্ঠান খুব ভালো লেগেছে এলাকার মানুষ বিনোদন নেওয়ার জন্য এখানে মা বোনেরা এবং ভাইয়েরা আসছে ভদ্রচিতভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা সেইটাকে উপভোগ করেছে এবং আমি শুধু মহেশপুরে নয় মাদকমুক্ত সমাজ গড়তে সরকারের পৃষ্ঠপোষকতায় সুস্থ ধারার এই খেলাগুলো দেশের বিভিন্ন প্রান্তে আবারও চালু হবে এমন প্রত্যাশা সচেতন মহলের Tofayel Hossain Barendra news desk Ascuri, ciclate, estão șelte. Toată lumea স্ট্যান্ডের সাইডে কোনো ছেলে পেলে যেন না